আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে আপনারা ভিডিও ডাউনলোড করবেন যে কোনো ভিডিও হোক সেটা ফেসবুকের ভিডিও হোক সে ইউটিউবের ভিডিও খুব সিম্পল বা কোনো ওয়েবসাইট থেকে আপনি একটা ভিডিও ডাউনলোড করবেন সেখান থেকেও পাবেন এটা খুবই সহজ খুবই simple just few step follow করলেই আপনারা ডাউনলোড করতে পারবেন ডাউনলোড কীভাবে করা যায় একটা হলো মোবাইল দিয়ে খুব সহজ ইভেন আপনি ব্রাউজার দিয়েও ডাউনলোড করতে পারেন তো দেরি না করে চলুন আপনাদের দেখা কীভাবে ভিডিও ডাউনলোড করা যায় খুব সহজ হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো চলুন আজকে শুরু করা যাক কিভাবে ভিডিও ডাউনলোড করা যায় যে কোনো ভিডিও আপনি খুব সহজেই ডাউনলোড করতে পারবেন এটা খুবই সিম্পল তো চলুন আমরা আগে ফেসবুকের ভিডিওটা ডাউনলোড করি ধরুন আমি ফেসবুকে গেলাম এখান থেকে যে কোনো একটা ভিডিও আপনি চয়েস করতে পারেন ডাউনলোড করতে পারেন আমরা সকলেই এমন একটি বিষয় যেমন আমি একটা এই ভিডিওটি আমি ডাউনলোড করি বা একটা ছোট্ট ভিডিও ডাউনলোড করি ধরুন এই ভিডিওটি এখানে আমরা এই যে কপি লিঙ্ক <clears throat> আছে এই লিঙ্কটাতে ক্লিক করব ওকে লিঙ্কটাতে ক্লিক করার পরে যেটা করবেন ক্রুমে চলে যাব গুগলে গুগলে জাস্ট লিখলেই হবে free download Facebook video okay এখানে অনেক অপশন আছে আমি নর্মালি এটা চুজ করি যে কোনো একটা নিলেই হয় এখানে আপনি জাস্ট কপি পেস্ট করলেই হয়ে যাবে অটোমেটিক ভিডিওটা আপনার শো করব your video is ready now okay তো দেখতেই পাচ্ছেন আমার ভিডিও এখানে আসছে এই ভিডিওটা চাইলে আমি এইচডিও করতে পারি বা এসডিও করতে পারি <clears throat> তো আমি ডাউনলোড করে নিলাম কিছুক্ষণের ভিতরেই অনেক সময় এরম অ্যাড আসলে এই যে উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে জাস্ট ইগনোর করবেন অ্যাডটারে আমার এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে ভিডিওটা তো এইভাবে যে কোনো ফেসবুকের ভিডিও আমরা খুব সহজেই ডাউনলোড করতে পারি ফেসবুক থেকে তো দেখতেই পারছেন আমরা সকলে এমন একটি বিশেষ স্বপ্ন দেখেছি ডাউনলোড হয়ে গেছে তো এটা হলো ফেসবুকের ভিডিও তো এখন আমরা যেটা করব ইউটিউবের ভিডিও একটা ডাউনলোড করি যে কোনো একটা ভিডিও একটা ছোট্ট ভিডিও নেই যে ভিডিওটা ডাউনলোড করতে পারি যেমন এই ভিডিওটা আমি নিতে পারি ভিডিওটা যেখানে শেয়ার আছে শেয়ার অপশনে ক্লিক করবে কপি লিঙ্ক কপি লিঙ্কে ক্লিক করার পরে আমরা ঠিক গুগলে চলে যাব এগেন এখানে টাইপ করব free download YouTube video okay তো ইউটিউব ভিডিও আমরা যে কোনো ভিডিও এখান থেকে ডাউনলোড করতে পারি কনভার্টার আছে তারপরে এখানে ইউটিউব ভিডিও ফ্রি এটাও আছে সেফ নেট থেকে যে কোনো ভিডিওই ডাউনলোড করা যায় আপনি এটাও নিতে পারেন সিলেক্ট করতে পারেন সেম প্রসেস এখানে জাস্ট আমরা লিঙ্কটা কপি পেস্ট করব একটু সময় নেবে ভিডিওটা রেডি হবে তো আমাদের দেখতেই পাচ্ছেন ভিডিওটা অলরেডি রেডি তো আমি চাইলে এখন ডাউনলোড করে নিতে পারি তো এখানে দেখতে পারবেন যে অলরেডি উপরে ডাউনলোড হয়ে আছে দেখেন খুব দ্রুত ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে ভিডিওটা খুবই সহজ ডাউনলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনি চাইলে এই ধরনের ভিডিও ডাউনলোড করে ফেসবুকে আপলোড করতে পারেন আপলোড করলে আপনি অনেক টাকা ইনকাম করতে পারেন ফেসবুক থেকে জাস্ট ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করবেন ফেসবুকে আপলোড করবেন বা ফেসবুক থেকে ডাউনলোড করবেন ইউটিউবে আপলোড করবেন এভাবে অনেক টাকা ইনকাম করা যায় তো এই ছিল আজকের ভিডিও খুবই সহজ আপনারা আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আমার কমেন্টে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ